ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে পায়ের কিছু নতুন আপডেট পেয়েছি যেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো দুটো আপডেট আমি মেইনলি আপনাদের সাথে শেয়ার করব দুটো আপডেটই মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে পায়ের সিকিউরিটি নিয়ে কিছু কথাবার্তা বলেছে পাইকোর টিম সেটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব এই বিষয়টা মোস্টলি ইম্পর্টেন্ট আর এটা আমাদেরকে আরও একটা মেসেজ দেয় যে পাইকোর টিম ইতিমধ্যে বেশ অ্যাক্টিভ হয়ে গেছে তাদের সোশ্যাল মিডিয়াতে এবং তারা যে কাজ করছে এবং তারা তাদের স্ক্যাম আর তাদের যে প্রজেক্টটা নিয়ে যে স্ক্যাম হচ্ছে এটা তারা ডিটেক্ট করতে পেরেছে এবং আমাদেরকে সেই বিষয়ে ইন্ডিকেট করে কিছু মেসেজ দিয়েছে যেটা আমি আপনাদের আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাবো আর সেই সাথে শেষে কেওয়াইসি নিয়ে একটা খবর রয়েছে এই খবরটা আপনাদেরকে আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করব আর এই কেওয়াইসি নিয়ে খবরটা একটা থার্ড পার্টি নিউজ সাইটের যেটা পায়ের নিজস্ব কোনো খবর নয় এখান থেকে আমাদেরকে একটু ভরসা যোগাবে পাবে যেটা হচ্ছে আমরা মনে করছি যে এতদিন পর্যন্ত ঘোষণা হয়েছে যে কেওয়াইসি এসে গেছে কিন্তু এখনও আমরা কেওয়াইসি পাইনি পপ আপ এই ধরনের আমরা পাইনি যারা এই ধরনের আছেন যে আমি মনে করছি যে ম্যাক্সিমাম আমার ভিডিও যারা দেখছেন ম্যাক্সিমাম আপনারা এখনও কেওয়াইসি পাননি তাদের জন্য এটা ভরসা জোগাবে এই নিউজটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি চেষ্টা করব ডিটেলসে আপনাদের সব কিছু বোঝানোর জন্য তো প্রথমে যেটা আপনাদেরকে বোঝাতে চাই দেখাতে চাই সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে পাইয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে রয়েছি এখানে একটা মেসেজ আমি ওপেন করে রেখেছি এই মেসেজটাকে আমি একটু জুম করব এটা একটা পিকচার আপনারা যদি পাইয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে যান সেখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে সেফটির বিষয়ে কিছু কথাবার্তা বলেছে আমি প্রথম থেকে একটু আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি প্রথমে লিখেছে সেফটি উইথ পাই নেটওয়ার্ক মানে পাই নেটওয়ার্কের সাথে আপনারা কীভাবে সেফ থাকবেন প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটাকে সেখানে তারা বলেছে রিমেম্বার এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা পয়েন্ট আছে এই তিনটা পয়েন্টে প্রথমটা বলেছে Pi is mined freely by contributing to the ecosystem বলেছে পাই একেবারে মুক্তভাবে এখনও মাইন্ড চল মাইন্ড চলছে যেটা আমরা করছিলাম ইতিমধ্যে তাদের ইকোসিস্টেমে এখনও এটা মাইন্ড চলছে পরে বলেছে all mined Pi can only be claimed from inside Pi's app বলেছে পাই যে মাইন হচ্ছে এটা শুধুমাত্র আপনার পাই অ্যাপের মধ্যে আছে এবং এখনও পর্যন্ত থাকবে অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে পাই এখনও বাইরে কোথাও দেওয়া যাচ্ছে না নেওয়া যাচ্ছে না পরে বলেছে Pi runs and its own blockchain এই এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট খেয়াল করুন Pi runs its on blockchain অর্থাৎ পাই তার নিজস্ব ব্লক চেন রান করতে যাচ্ছে ব্লক চেন আপনারা যারা না বোঝেন তাদের জন্য একটু সহজ করে বলি ব্লক চেন হচ্ছে আপনারা জানবেন ইতিমধ্যে হয়তো জেনে থাকবেন যে ট্রোনের একটা ব্লক চেন আছে ইথারিয়ামের একটা ব্লক চেন রয়েছে বিটিসির একটা ব্লক চেন রয়েছে ব্লক চেনগুলো হচ্ছে যে চেনের মাধ্যমে সেই ক্রিপ্টোটা লেনদেন হয় অর্থাৎ যখন নতুন কোনো কয়েন মার্কেটে আসছে তারা হয়তো কেউ কেউ Tron chain based Tron chain ব্যবহার করছে কেউ কেউ হয়তো Ethereum chain based Ethereum chain ব্যবহার করছে এই রকম তবে পাই বলছে যে আমরা আমাদের নিজস্ব ব্লক চেইন নিয়ে আসব এখানে লিখেছে এনক্লোজড মেইননেট পিরিয়ড মানে এই যে মেইননেট যে পিরিয়ডটা চলছে এখন আমরা জানি যে পায়ের মেইননেট লঞ্চ হয়ে গেছে ইতিমধ্যে এই মেইননেট পিরিয়ড পিরিয়ডের মধ্যে মেইননেট পিরিয়ড যে চলছে এই সময়ের মধ্যে তারা তাদের নিজস্ব ব্লক চেন নিয়ে আসবে এইবার নিচের যে এই পয়েন্টেরই যে অংশটা রয়েছে সেখানে বলেছে so sales are sales or liquidity pools and different chains are scam অন্য যে চেইনগুলো আছে আমি বললাম একটু আগে ট্রোন চেন অথবা ইথার চেন অথবা বিটিসি চেইন এইসব চেনে কেউ যদি আপনাকে বলে যে পাই এইসব চেনের সেল হচ্ছে অথবা এখানে লিকুইডিটি প্রোভাইড করা যাচ্ছে লিকুইডিটি প্রোভাইডটা হচ্ছে যে আপনি লিকুইডিটি প্রোভাইড করলে কোনো টোকেনের উপরে সেই টোকেন থেকে আপনাকে কিছু রিওয়ার্ড দেওয়া হয় এখানে কিছু অর্থ ডিপোজিট করতে হয় সেই বিষয়ে আমরা এখন যাচ্ছি না তো যদি কেউ আপনাকে বলে যে সেলস বা লিকুইডিটি পায়ের এখন চলছে ট্রোন চেনে সাপোজ অথবা চলছে ইথারিয়াম চেনে আপনি কোনোভাবেই সেটা বিশ্বাস করবেন না কারণ পাই এখনও কোথাও সেলও হচ্ছে না লিকুইডিটিও প্রোভাইড করা যাচ্ছে না কারণ পাই তার নিজস্ব ব্লক চেন নিয়ে আসবে এবং পাই এখন শুধুমাত্র পাই অ্যাপসের মধ্যে সীমাবদ্ধ পরে যে পয়েন্টটা বলেছে পরের পয়েন্টটা হচ্ছে steer clear of scam scam সম্পর্কে তারা এখানে একেবারে পুরোপুরি ক্লিয়ার একটা তথ্য দিয়ে দিয়েছে আমরা একটু নিচে যদি দেখি প্রথম পয়েন্টটা হচ্ছে Pi network is currently not running an ICO or any type of crowdfunding sales বলেছে পাই নেটওয়ার্ক এখনও ইনিশ আইসিওর কথাটার আমি এর আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম সেটা যদি আপনারা দেখে থাকেন আপনারা আইসিও সম্পর্কে পরিষ্কার ধারণা ইতিমধ্যে পেয়ে গেছেন আর যারা দেখেননি তারা একটু দেখে নেবেন আমার চ্যানেলে থাকবে আছে ভিডিওটা এখনও সেখানে আমি আইসিও সম্পর্কে ডিটেলস বলেছি আইসিও আইসিও হচ্ছে ইনিশিয়াল কয়েন অর্গানাইজেশন বা বলেছে যে আমরা এখন কোনো আইসিও বা ক্রাউড ফান্ডিং অর্থাৎ অর্থাৎ ফান্ড জোগাড় করার জন্য কোনো রকম কোনো কার্যক্রম করছি না কেউ যদি বলে যে পায়ের এখন আইসিও চলছে বা আইডিও চলছে বা পাই তাদের ফান্ড জোগাড় করার জন্য এই প্রজেক্টটা লঞ্চ করেছে এগুলো সম্পূর্ণ ভুয়া তারপরে বলেছে any party impersonating Pi network or its founders to conduct a sale or listing is illegal বলেছে কোনো কেউ বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি বলে যে আমি পাই পায়ের টিমের লোক পাই পাইকোর টিমের লোক অথবা আমি পাই কোর্ট টিমের কোনো ইম্পর্টেন্ট সদস্য অথবা হতে পারে আমি পাই কোর টিমের প্রধান আমি আপনাদেরকে বলছি যে পাই এখন সেল করা যাচ্ছে অথবা পাই লিস্টের হয়েছে সেটা সম্পূর্ণরূপে ভুয়া এরপরে বলেছে অ্যান অথরাইজড অ্যান্ড ফেক বলেছে সম্পূর্ণরূপে এটা গুরুত্বহীন এবং পাই কর্তৃক স্বীকৃত নয় এবং সম্পূর্ণ ভুয়া এরপরে and has no affiliation with Pi network এবং সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান পায়ের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই স্পষ্ট করে বলে দিয়েছে এখানে তারা কোনো ফাঁকি রাখেনি বা কোনো কথার মধ্যে কোনো ভেজাল রাখেনি যেটা দিয়ে আমরা সন্দেহে থাকতে পারি ক্লিয়ার বলে দিয়েছে এরপরেও আমরা যদি স্ক্যামের শিকার হই আমাদের পাই অ্যাকাউন্ট কারো কাছে হস্তান্তর করি যে সে যদি আমাদেরকে টাকা দিতে চায় অথবা আমাদের পাই যদি সেল করার চেষ্টা করি তাহলে হতে পারে আপনার পাই অ্যাকাউন্টই ব্যান হয়ে যেতে পারে আপনার যা জমানো পাই রয়েছে সেগুলো ব্যান হয়ে যেতে পারে এরপরে আরেকটা অপশন আছে লাস্ট সেটা বলেছে প্রোটেক্ট ইউর সেলফ মানে নিজেকে প্রোটেক্ট রাখুন এই অপশনটাতে যে তিনটা পয়েন্ট আছে প্রথম পয়েন্টটা হচ্ছে be aware of suspicious profiles imitating core team members or moderators যে এই ধরনের প্রোফাইল থেকে আপনারা সাবধান থাকবেন যে প্রোফাইলে দেখা যায় যে এটা পাইকোর টিমের কোনো মেম্বারের ছবি দিয়ে অথবা কোনো তাদের কোনো তথ্য দিয়ে খোলা হয়েছে এই ধরনের কোনো পায়ের যে মডারেটর আছে এই ধরনের কোনো তথ্য দিয়ে কোনো অ্যাকাউন্ট খোলা হয়েছে সোশ্যাল মিডিয়া হোক বা যেখানে হোক এই ধরনের প্রোফাইল থেকে আপনারা সাবধান থাকবেন তারপরে লিখেছে don't give out your personal information to anyone online বলেছে অনলাইনে কাউকে আপনার পার্সোনাল ইনফরমেশন ইনফরমেশান দিবেন না এখানে আমি একটা ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করি পাই কোর্ট টিম থেকে কখনোই আপনার কোনো পার্সোনাল ইনফরমেশান চাওয়া হবে না কেওয়াইসির সময় আপনি শুধুমাত্র পায়ের যে অথরাইজড অ্যাপ রয়েছে তার মধ্যে আপনার ইনফরমেশনগুলো দিবেন এবং সেখান থেকেই আপনার কেওয়াইসি ভেরিফাই করা হবে এর বাইরে কেউ যদি আপনাকে বাইরে থেকে মেইল করা হয় অথবা মেসেজ করা হয় যে আপনার পার্সোনাল ইনফরমেশন দিন আমি আপনার কেওয়াইসি ভেরিফাই করে দিচ্ছি অথবা যে কোনো একটা ইস্যু দেখিয়ে আপনার পার্সোনাল ইনফরমেশন চাওয়া হয় কাউকেই পায়ের ইস্যুতে কোনো পার্সোনাল ইনফরমেশন দিবেন না এরপরে বলছে never share your Pi wallet password আপনার পাই ওয়ালেটে যে পাসওয়ার্ড রয়েছে এটা এটা কাউকে দিবেন না লোভে পড়বেন না লোভে পড়ে হয়তো পাই এখনই সেল করার জন্য কাউকে এটা দিয়ে বসতে পারেন খুব সাবধান এটা দিলে আপনার পাইগুলো আপনাকে হারাতে হবে এই এত সুন্দর করে ক্লিয়ার করে দেওয়ার পরে যদি আমরা এই ভুলগুলো করি তাহলে তার জন্য দায়ী আমরা নিজেরাই থাকব তাই এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল রাখবেন অপেক্ষা করুন পায়ের কেওয়াইসি পাবেন কারণ যে প্রজেক্টটা এত সুন্দর করে স্ক্যাম অ্যালার্ট দিচ্ছে তারা ফেক হতে পারে না আমরা খুব দ্রুত হয়তো পায়ের কেওয়াইসি পেয়ে যাব এবং এই বিষয়গুলো আমাদের সাবধান থাকতে হবে যেন আমরা আমাদের কেওয়াইসি করে পাইগুলোকে উজ্জ্বল করা পর্যন্ত কোনো রকম কোনো বিপদের সম্মুখীন না হই এরপরে আমরা চলে যাব পরের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছিলাম সেই বিষয়টাতে এখানে পাই টিমের যে অফিসিয়াল ওয়েবস অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে পায়ের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে আমি আরও একটা টুইট ওপেন করেছি এটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন থেকে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি সেই সময় থেকে উনিশ ঘন্টা আগের টুইট এখানে তারা একটা নিউজকে শেয়ার করেছে এবং লিখেছে Pi network had amazing year of growth filled with accomplishment that fulfilled its roadmap objects and grow the utility of the network check out this news BTC এটা এখানে হচ্ছে নিউজ বিটিসি নামে একটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটা ক্রিপ্টো সংক্রান্ত নিউজ প্রচার করে ক্রিপ্টো ক্রিপ্টো নিয়ে তারা গবেষণা করে গবেষণা করার পরে তাদের যে গবেষণার ফলাফল যে নিউজ সেটা নিউজ আকারে তারা প্রচার করে এই সাইটটা ট্রাস্টেবল আমরা যারা ক্রিপ্টো নিয়ে ঘাটাঘাটি করি আমরা এই ধরনের বেশ কয়েকটা সাইট ফলো করে থাকি তার মধ্যে নিউজ বিটিসি একটা নিউজ বিটিসি বিশ্বাস করার বিশ্বাসযোগ্যতা অর্জন করার একটা কারণ হচ্ছে সাইটটা অনেক দিন ধরে মার্কেটে রয়েছে এবং অনেক দিন ধরে এই ধরনের খবরাখবর দিয়ে আসছে সাইটটা যে অনেক দিন ধরে মার্কেটে রয়েছে বিশ্বস্ততা বাড়ানোর স্বার্থে আমি সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই আমি এখানে হুইসের তথ্যটা ওপেন করেছি হুইস হচ্ছে সারা বিশ্বব্যাপী ডোমেইনের তথ্য ডোমেইন কেউ কিনলে সেই তথ্যটা সেখানে আপডেট হয়ে যায় এবং সারা বিশ্বব্যাপী ডোমেইনের যে তথ্য রয়েছে সেটার একটা সংরক্ষণাগার এই হুইস সম্পর্কে যারা না জানেন তারা ইউটিউবে অথবা গুগলে একটু হুইস সম্পর্কে সার্চ দিবেন আপনারা জেনে যাবেন যে হুইসের কাজ কী হুইসে মূলত পৃথিবীর সমস্ত ডোমেইনের ডাটাগুলো সংরক্ষিত থাকে এবং যে কেউ চাইলে দেখে নিতে পারে আমি হুইসে সার্চ করেছিলাম এই নিউজ বিটিসি সাইটটা লিখে নিউজ বিটিসি ডট কম লিখে সার্চ করেছিলাম তারা আমাকে এখানে দুটো তথ্য দিয়েছে যেটা আপনাদেরকে দেখালে হয়তো আপনাদের ওই সাইটটার উপরে এই নিউজ সাইটের উপরে বিশ্বস্ততা বাড়বে এখানে বলা হয়েছে ক্রিয়েশন ডেট এই সাইটটা কবে ক্রিয়েট হয়েছে এখানে যে ক্রিয়েশন ডেটটা রয়েছে ক্রিয়েশন ডেটটা যদি আপনারা একটু খেয়াল করেন এখানে এখানে ক্রিয়েশন ডেট আছে দু সালের অক্টোবর মাসের বাইশ তারিখ অর্থাৎ দু সাল থেকে এই সাইটটা মার্কেটে কাজ করে যাচ্ছে তাদের ক্রিপ্টো নিয়ে যে গবেষণা এবং গবেষণার ফলে পাওয়া যে তথ্য সেটাকে নিউজ আকারে প্রচার করে আসছে দু সাল থেকে অর্থাৎ যে সাইট দু সাল থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে তাদের কোনো ব্যাড রেপুটেশন নেই এবং অনেক ক্রিপ্টো ইউজার এটাকে ফলো করে থাকে তাহলে ধরে নেওয়াই যায় এই সাইটটার খবরাখবর মোটামুটি সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্যেই আমরা মূলত এই সাইটটাকে ফলো করি আর আশা করছি যে এই তথ্যটা দেখানোর পরে আপনারা বুঝতে পারছেন আর আপনারা চাইলে অফিসে গিয়ে সার্চ দিয়ে এই সাইটটা সম্পর্কে তথ্য আরও তথ্য জেনেও নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো তথ্য আছে আমি সব পড়ছি না কারণ সব পড়তে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো এসবিডিসি সম্পর্কে যদি নিউজ বিডিসি সম্পর্কে যদি আপনাদের ধারণা মোটামুটি এখন ক্লিয়ার হয়ে থাকে বিশ্বস্ততা আপনাদের মনে হয় যে না সাইটটা বিশ্বাস করা যায় তাহলে তাহলে আমরা এই সাইটটা থেকে এখন বের হয়ে যাব এবং আমরা নিউজ বিটিসির যে নিউজটা রয়েছে আমাদের পাইকে নিয়ে সেই নিউজটাকে দেখতে চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন নিউজ বিটিসি ডট কমের ওয়েবসাইটে রয়েছি পায়ের যে নিউজটা তারা পাবলিশ করেছে সেই নিউজটাতে বেশ লম্বা একটা নিউজ আমি পুরো নিউজটা আপনাদের পড়ে শোনাবো না আপনারা যদি কেউ পড়তে চান তাহলে পায়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে গেলে আপনারা নিউজটা পেয়ে যাবেন এখানে শুধু আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব সেটা হচ্ছে পায়ের কে ওয়াইসি এখানে দেখতে পাচ্ছেন পাই কে ওয়াইসি অ্যাপ্লিকেশন তারা এখানে লিখেছে Pi K YC applications are being offered as they become available, allowing pioneers around the world to submit application on a large scale. With the number of application slots expected to ramp up so, uh, so steadily, steadily, pioneers will receive an in-app alert when they receive a slot to submit their application. এই কথাটাই আমরা শুনে আসছি মার্চের চৌদ্দ তারিখ থেকে যে পায়োনিয়াররা যারা আছেন কেওয়াইসি ওপেন হয়েছে এবং স্লট আকারে প্রত্যেকে পাবে এবং একটা পপ আপ নোটিফিকেশন তাদের পাই অ্যাপসের মধ্যে যাবে যখন সে কেওয়াইসির জন্য এলিজিবল হবে এই কথাটা এখানে পড়ার আরেকটা কারণ হচ্ছে যে এটা আমরা এখন এখন পর্যন্ত শুধু পায়ের যে কোর্টিম প্রধান রয়েছেন নিকোলাস কাকলিস তার মুখ থেকে শুনেছিলাম কিন্তু এখন আমরা একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যারা পাই নিয়ে গবেষণা করেছে যারা ক্রিপ্টো নিয়ে গবেষণা করে ক্রিপ্টো নিয়ে সফল গবেষণার ইতিহাস যাদের রয়েছে তাদের মতো একটা ওয়েবসাইট থেকে আমরা এই তথ্যটা পেলাম অর্থাৎ এখন ভরসা করাই যায় যে পাই যে তথ্যটা দিয়েছে সেটা মোটামুটি ধরে নেওয়া যায় যে সত্য কারণ এরা গবেষণা না করে বিভিন্ন সাকসেসফুল যারা সাকসেসফুলি যারা কেওয়াইসি সাবমিট করেছে বা কেওয়াইসি কমপ্লিট করেছে তাদের থেকে কোনো তথ্য না নিয়ে এখানে তথ্যটা পাবলিশ করেনি এরপরে আমাদের জন্য আরও একটু নিচে যদি যাই এখানে কামিং সুন নামে একটা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখেছে over the next few months Pi network has several upcoming releases that pioneers should be aware of বলেছে যে এর পরের কিছু মাসে পাই নেটওয়ার্ক কিছু ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আসবে যেটা তাদের যে ব্যবহার করে রয়েছে তাদের জন্য খুবই উপভোগ্য হবে তাদের জন্য এটা হচ্ছে অনেক তারা যেটা আশা করছে সেই ধরনের কিছু বিষয় হবে সেই ধরনের কিছু কিছু সাবজেক্ট পাই হয়তো হয়তো ভবিষ্যতে নিয়ে আসবে তো এই সাইটটাতে নিউজটা আপনারা সম্পূর্ণ পড়লে আরও আপনাদের পায়ের প্রতি ভরসা বাড়বে আমি শুধু বলতে চাই শেষে যে পায়ে নিয়ে হতাশার কিছু নেই পায়ে নিয়ে পায়ে স্ক্যাম কিনা বা পায়ে সফল হবে কিনা এই ধরনের চিন্তা ভাবনা করার কিছু নেই যে কোনো প্রজেক্টই অসফল হতেই পারে ক্রিপ্টো প্রজেক্ট অসফল হওয়ার ইতিহাস অনেক আছে তবে পায়ের এখন পর্যন্ত যা পরিস্থিতি দেখা যাচ্ছে এবং যত মানুষ এর সাথে যুক্ত হয়েছে তারা এত বড় একটা কমিউনিটি নিয়ে ফল করার সম্ভাবনা খুবই কম পায়ে একটা সাকসেসফুল প্রজেক্ট হিসেবে আসতে যাচ্ছে আমরা ধরে নিতে পারি তাই এখনই হতাশ না হয়ে আপনারা মাইনিং চালিয়ে যান পায়ের সাথে থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পায়ে সম্পর্কিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার টুইটার চ্যানেল টুইটার গ্রুপে যুক্ত হয়ে থাকুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং সেই সাথে সাথে আমাকে টুইটারে ফলো করতে পারেন আমাকে আমাকে আমার আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে সেই পেজে যুক্ত হতে পারেন আর টেলিগ্রামে সবচেয়ে ভালো হবে যদি আপনারা টেলিগ্রামে যুক্ত হয়ে থাকেন কারণ টেলিগ্রামে আপডেটগুলো আমরা সবার আগে দিয়ে থাকি আর আমাদের সাথে যে কোনো সোশ্যাল মিডিয়া যুক্ত থাকলে আপনারা ভিডিওর আগেই সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন